হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আপনারাও ভালো থাকবেন ঠিক আছে তো এই যে করোনার সময় মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গেছে ঠিক আছে অনেকের ইনকাম বন্ধ হয়ে গেছে বাড়িতে বসে আছে তারপর তার উপর আবার লকডাউন করোনা ভাইরাস তার উপরে লকডাউন ঠিক আছে তো অনেকের অনেকেই সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে ঠিক আছে তো আমি আপনাদের আজকে একটা কথা বলবো যে আমাদের যে বাঙালিরা না বাঙালিরা একটা দিক থেকে পিছিয়ে আছে খুব সেটা হলো ডিজিটাল ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল বিজনেস বা ইন্টারনেটের মধ্যে কাজ করে টাকা ইনকাম করা ঠিক আছে মানে এইরকম ধরনের এইসব দিক থেকে সবথেকে বেশি পিছিয়ে আছে আমাদের বাঙালি ঠিক আছে তো আমি চাইছি যে আমাদের যে বাঙালিরা আছে তারা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানে না ঠিক আছে ইন্টারনেট থেকে কীভাবে পয়সা ইনকাম করতে হয় সেটা জানে না ঠিক আছে কীভাবে ইউটিউব চ্যানেল বানিয়ে সেখান থেকে টাকা ইনকাম করে জানে না ঠিক আছে তারপরে আপনার অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে সেখান থেকেও টাকা ইনকাম করা যায় কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ঠিক আছে তো সেটাও জানে না অনেকে অনেকে জানে অনেকে জানে না যারা জানে না তাদের জন্য বলছি ঠিক আছে আর যারা জানেন তারা শুরু করে দিন বসে থেকেও না ঠিক আছে আর আরও হলো আপনার গুগলেরও কিছু প্রোডাক্ট আছে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে তার মধ্যে হলো আপনার ব্লগার ব্লগার বানিয়ে সেখানে কন্টেন্ট লিখে ভালো ভালো আর্টিকেল লিখে সেখানে ট্রাফিক নিয়ে এসে সেখান থেকেও ইনকাম করতে পারেন এখানেও কোনো টাকা লাগে না গুগল কোনো টাকা নেয় না আপনার থেকে ঠিক আছে বরং গুগল আপনাকে টাকা দেবে ঠিক আছে তো এইভাবে এরকম আরও অনেক কিছু রাস্তা আছে ঠিক আছে তো আজকে এই করা নিয়ে আলোচনা করব প্রথম হলো ইউটিউব ঠিক আছে আপনি কীভাবে ইউটিউব চ্যানেল বানাবেন ঠিক আছে বানিয়ে তার থেকে টাকা ইনকাম করবেন বন্ধুরা এটা অ্যাকচুয়ালি ভাবতে গেলে খুবই সহজ ঠিক আছে আপনি যদি একবার জেনে যান তাহলে খুবই সহজ এই যেমন আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে আপনি যদি এরকমভাবে ভিডিও বানাতে পারেন তাহলে খুবই ভালো আর যদি আপনি বলেন যে না আমি ভিডিও বানাতে বানাবো না নিজের ভয়েসও দেখাবো না নিজের মুখ কাউকে দেখাবো না ঠিক আছে তো আমি ইউটিউব চ্যানেল বানিয়ে পয়সা ইনকাম করতে চাই ঠিক আছে তার জন্য রাস্তা আছে আমার কাছে ঠিক আছে আমি আজকে শুধু এই কথাগুলো বলবো ঠিক আছে কীভাবে করবেন আপনারা কমেন্ট বক্সে জানান যে ভাই আমি এইভাবে ইনকাম করতে চাই ঠিক আছে তো আমি সেই সেই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আবার আলোচনা করবো আপনি কীভাবে শুরু করবেন ঠিক আছে আপনারা কমেন্ট বক্সে লিখে দিন যে আমি এইভাবে ইনকাম করতে চাই তো এই যেটা বললাম ঠিক আছে এরকম অনেক এরকম অনেক পাওয়া যায় অনেক ভিডিও আছে ঠিক আছে যেগুলো আপনি সেখান থেকে নিয়ে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন ঠিক আছে করলে সেগুলো আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে হয়ে গেলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এটা হবে না যে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ভিডিও তুলে নিয়ে এসে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবেন এটা কিন্তু হবে না ঠিক আছে তাহলে আপনার হয়তো ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাবে ঠিক আছে সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম আসবে ঠিক আছে তো সেগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনারা ভিডিও কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে আর আমি আপনাদের সব কিছু বলে দেবো আপনারা শুধু কমেন্ট বক্সে এটুকু লিখে দিন আমাকে যে আপনারা কে কোন পদ্ধতিতে ইনকাম করতে চান ঠিক আছে তো ইউটিউব চ্যানেল বানানোর জন্য আপনার কোনো কম্পিউটারও লাগবে না মোবাইল থেকেও হয় ঠিক আছে ওকে মোবাইল থেকেও ভালোই হয় কারণ আজকাল সবার হাতে মোবাইল আছে মিনিমাম আপনার আট দশ হাজার টাকার মোবাইল হলে কামি হয়ে যাবে ঠিক আছে খুব ভালো হবে তা ইউটিউব হয়ে গেল আর সেকেন্ড বলছি আপনার অ্যামাজন ঠিক আছে অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম ঠিক আছে অ্যামাজন তো অ্যামাজনের নাম তো সবাই শুনেছেন সবাই জানে অ্যামাজন তো এই অ্যামাজনের একটা অ্যাসোসিয়েট প্রোগ্রাম আছে যেটাকে অ্যামাজন অ্যাফিলিয়েট বলা হয় ঠিক আছে তো এখানে অ্যামাজন কী করে অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে তা আপনি অ্যামাজনের কাছে গেলেন গিয়ে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট বানা বানালেন ঠিক আছে অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো আপনারা কমেন্ট করুন ঠিক আছে বা ইউটিউবে আরও অনেক ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন ঠিক আছে ওই জন্য আমি দেখাচ্ছি না যদি আপনার প্রয়োজন হয় কমেন্ট বক্সে বলুন আমি অবশ্যই দেখাবো ঠিক আছে আর কি বলছিলাম হ্যাঁ অ্যামাজন অ্যামাজনের সাথে অ্যাকাউন্ট বানিয়ে অ্যামাজনের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন ঠিক আছে তো অ্যামাজন আপনাকে কমিশন দেবে ঠিক আছে সেই প্রোডাক্ট মানে টু পার্সেন্ট থেকে আপনার টেন পার্সেন্ট পর্যন্ত কমিশন আছে ঠিক আছে আপনি শুরু করলে এখান থেকেও ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে আর আরেকটা হলো আপনার ব্লগার যে গুগলের প্রোডাক্ট আছে ব্লগার ব্লগার বানান আপনি ব্লগ বানিয়ে সেখানে ভালো ভালো কন্টেন্ট লিখুন ঠিক আছে তারপর সেখানে গুগল অ্যাড শো করবে করালে সেখানে লোক আসবে আপনার ব্লগে লোক আসবে আসলে আপনি কী লিখেছেন সেখানে সেগুলো পড়বে ঠিক আছে তো এইভাবেও টাকা ইনকাম করা যায় লোক আসবে সেখানে এসে আপনার আর্টিকেল পড়বে করলে গুগল সেখানে অ্যাড শো করাবে করানোর পর লোক সেই অ্যাডে ক্লিক করবে ক্লিক করার পর সেই হিসাবে আপনাকে গুগল কিছু কিছু একটা পরিমাণ পয়সা দেবে ঠিক আছে তো এটাকে আপনি কম ভাবেন না ঠিক আছে এটা অনেক ভালো আর যদি আপনার একটা ব্লগে যদি ডেলি যদি পাঁচ হাজার লোক আসে আপনার ব্লগ করতে ঠিক আছে তবুও কম করে আপনার প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম হবে ঠিক আছে তবে একটু প্রথমে একটু মেহনত করতে হবে ঠিক আছে তো কীভাবে শুরু করবেন সেটাও আমি বলে দেবো ঠিক আছে এই নিয়ে আলোচনা করতে করতে তো সাত আট মিনিট হয়ে গেল ওই জন্য ওগুলো এখন বলছি না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে তো আজকেই আমি তিনটে উপায় বললাম অনলাইন যেখানে কোনো টাকা লাগে না বিনা টাকা লাগিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর আর এই লকডাউনে ঘরে বসে না থেকে কিছু করুন শুধু শুধু ইউটিউবে ভিডিও দেখা ফেসবুকে স্ট্যাটাস এইসব লাগানো না করে সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগান ঠিক আছে তো চলো আপনাদের আপনারা কে কোন পদ্ধতিতে টাকা ইনকাম করবেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাকে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবো ঠিক আছে ওকে টাটা বাবাই